সারা দুনিয়ায় হবে জয়ের আজান বিশ্বাস ছড়াবে মমিনের আহ্বান সারা দুনিয়ায় হবে জয়ের আজান বিশ্বাস ছড়াবে মমিনের আহ্বান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বেলালের সুরে হবে হকে রাজান কার সুরে বেলালের সুরে হবে হকে রাজান তাকে বীরে তাকে বীরে সত্যের প্রমাণ আজান মোমিনের উচ্চ মাকাম আল্লাহু আকবার আল্লাহু আকবার